মামা গোলাগুলি করতেছে গোলাগুলি করতেছে গোলাগুলি করতেছে কিন্তু পিস্তল কু হ্যাঁ মামা একটু খোঁজ লাগান তো এতিম আকবর কুত্তামি ওকর কাছে তো পিস্তল থাকার কথা না হাওলাত করছে নাকি এই যে দেখেন আবার গোলাগুলি করতেছে বোম মারছে মনে হয় বোম মারছে মারো আমি আর সময়ের মধ্যে নাই ডিসি থানায় ফোন করিয়া পুলিশ আইতাছে বুঝাইব না মজাটা হালারা বুঝবে বোমাবাজি করস আমি আর এইবার এইসবের মধ্যে নাই বোম <laughs> মাইরা হ্যাং উড়াই দিবে দে এবার ছাদে আসি এবার মারবো ওই যে ফুটকি বাটা মার আবার ফুটকির মধ্যে মাথা Zeg, ik